হ্যালো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে তৈরি করবেন যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক এমনটাই করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখা দিচ্ছি এবং যারা যারা দেখতেছেন তারা সকলেই প্রফেশনাল মুডটি অন করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না কোথাও কাটবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখুন এবং আপনি উপভোগ করুন ফেসবুক প্রফেশনাল মুড তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট যেটাতে এখন পর্যন্ত প্রফেশনাল মুড অন করা নাই আর আপনারা কি কি উপায়ে প্রফেশনাল মুডটা অন করতে পারবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রোফাইলটা লক করা কিন্তু প্রফেশনাল মুড এখানে কোনো প্রফেশনাল মুড নেই তো প্রফেশনাল মুড যদি থাকতো তাহলে কিন্তু ফলোয়ার শো করাইতো যেমনটা আমি আপনাদেরকে এই আইডিতে উদাহরণ দিলাম দেখেন এখানে এমডি সুজন শাহ রোবট এই জায়গাতে দেখেন এনার কিন্তু প্রফেশনাল মুড অন করার কারণে এনার যে ফলোয়ারটা আছে সেটা শো করাচ্ছে তো আমরা যে আইডিটা নিয়ে কথা বলতেছি প্রফেশনাল মুড সেই আইডিটাতে অন করে দেখাবো তো প্রফেশনাল মোড অন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই ফেসবুকের ইন্টারফেসটা শো করাবে তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট যাদের ওপেন আসবে না তারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন একটু নিচে স্ক্রুল করে এসে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা আপনারা এই বেটাতে জয়েন করবেন এই জয়েন দ্য বেটায় এই যে নিচে যে জয়েন লেখাটা আছে এটাতে ক্লিক দেবেন তো আপনারা এখানে জয়েন করার পর যাদের ওই আপডেট আছে তারা অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি তো আপডেট দেওয়ার পর এইভাবে আপনাদের সামনে ইন্টারফেস শো করাবে ওপেনে চলে যাবে তো আমরা ওপেনে চলে আসলাম ওপেনে চলে আসার পরে প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রফেশনাল মুড অন হয়নি তো আপনারা প্রফেশনাল মুড অন করার জন্য চলে যাবেন সরাসরি আপনাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যে থ্রি ডট আইকন আছে সেইটাতে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনারা দেখ আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করাবে ফেসবুক থেকে ফলোয়িং সেটিং অ্যাকাউন্ট সেটিং আর কি আপনাদের সব কিছুই শো করাবে আপনারা লক প্রোফাইল এখানে কিন্তু আমরা একটু যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে ইতিপূর্বে আপনারা কিন্তু দেখে ফেলেছেন হয়তো বা টার্ন অন প্রফেশনাল মুড তো আপনারা কি করবেন এই টার্ন অন প্রফেশনাল মুডে একটা ক্লিক দিয়ে নেবেন তো এখান থেকে টার্ন অন একটা ক্লিক দিয়ে নেবেন টার্ন অনে একটা ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে এখানে দেখেন যদি আপনার ফেসবুকে বায়োটা অ্যাড করা না থাকে অবশ্যই আপনারা বায়োটা অ্যাড করে নেবেন যেহেতু আপনাদের ফেসবুক প্রোফাইলটা একটা পেজ হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের একটু বায়োটাও বা সেডিং আপনারা যে ধরনের ভিডিও আর হ্যাঁ আপনারা যারা প্রফেশনাল মুড ইউজ করতেছেন তারা কিন্তু এখন থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি একটা পোস্ট করে নিচ্ছি ইমোজি দিয়ে ব্যাস দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্রোফাইলটা রিফাত মিয়া এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মুড অন হয়ে গেল তো প্রফেশনাল মুড অন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে টু পয়েন্ট সেভেনকে ফলোয়ার আর রিফাত মিয়া ফলোয়িং করছেন ছিয়াত্তর জনকে তো এই ছিল আজকের প্রফেশনাল মুডের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলের আজকের এই ফেসবুক প্রফেশনাল মোড অনের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে robot S M technical YouTube চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ